জানি তোমাদেরও একটু বোর ধরছে আমার বোর লাগে না আমি ভালো লাগে করতে কিন্তু ভাবছি যে সব সময় তো একই রকম ভিডিও দিলে ভালো লাগে না তাই না তাই ভাবছি আজকে একটু আলাদা রকম ভিডিও দেব তাই ভাবছি আজকে একটা কোনো কিছুর উপর ব্লগ বানাবো তো সেটাই করছি তো আমি অনেককে দেখছি যে ওরা অন্যদের অনেক মানে আলাদা আলাদা জিনিস তোমাদের সাথে শেয়ার করছে তাই আমি ভাবছি আমিও আমার কিছু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে আমি ভেবেছি যে আজকে আমি আমার সব থেকে ফেভারেট জুয়েলারি মানে আমার ইয়াররিংস আমার সব থেকে ফেভারিট জুয়েলারি তো সেটার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ ব্যাস অতটুকুই কালেকশনই শেয়ার করব তো চলো শুরু করি এটা হচ্ছে আমার ইয়াররিং বক্স এখানে আমার সব ইয়ারিংস থাকে এখানে দেখে দিই তো সবার প্রথমে হচ্ছে এটা এটা আমি কিনেছিলাম আজ থেকে দু বছর আগে দুর্গাপুজোর সময় একটা ড্রেসের ড্রেস না আমি একটা লেহেঙ্গা নিয়েছিলাম লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এটা কিনেছিলাম তো ভীষণ সুন্দর জিনিসটা দেখো ভীষণ সুন্দর ডিজাইন এটা তাই ডিজাইনটা দেখে আমার খুব ভালো লেগেছিল তাই তখন আমি এটা নিয়েছিলাম এটা গেল একটা সেকেন্ড হচ্ছে সিম্পল একটা ইয়ারিংস এটা একটা মানে জিন্স সাথে পরার জন্য সুন্দর জিন্স টিন্সের সাথে পরলে মানে যে কোনো ওয়েস্টার্ন ওয়ারের সঙ্গে এটা পরা যাবে আর পরলে খুব ভালো লাগবে আর কালারটাও ভীষণ মানে মানে তুমি যে কোনো ড্রেসের সঙ্গে এটা পরতে পারবে এর জন্য এই কালারটা দেখে নিয়েছি যে আমি যে কোনো কিছুর সাথে পরতে পারবো তো এটা হচ্ছে আমার আরেকটা কালেকশন আমি ভীষণ এক্সাইটেড দেখানোর জন্য হচ্ছে ঝুমকো এটা নিয়েছিলাম একটা সালভার কিনেছিলাম সালভারের সঙ্গে পরার জন্য নিয়েছিলাম এটাও আই থিঙ্ক পুজোতেই নিয়েছিলাম ভুলে গেছি তো এটা হচ্ছে ঝুমকো খুব সুন্দর দেখতে দেখো তখন মানে যখন কিনেছিলাম প্রায় এক বছর আগে তখন মানে এই ফ্যাশনটা ভীষণ চলছিল মানে উলের কানের এগুলো খুব চলছিল তো তখনই নিয়েছিলাম আমার একটা ব্লু কালারের ড্রেস আছে ব্লু কালারের ড্রেসটার সঙ্গে ম্যাচিং করার জন্য এটা নিয়েছিলাম আরেকটা নিয়েছিলাম ওটার সঙ্গে ম্যাচিং করার জন্য নিয়েছিলাম ব্লু কালারের ড্রেসটার সঙ্গে ম্যাচিং হওয়ার জন্য তখন বুঝতে পারিনি ভাবছিলাম এটা নেবো না এটা নেবো কোনটা ম্যাচিং করবো এই কনফিউশনে দুটোই নিয়ে নিয়েছি তো দুটোই নিয়েছি ভালো হয়েছে এখন এটা আমি যে কোনো কিছুর সঙ্গে করতে পারি এটাও খুব সুন্দর ডিজাইনটা দেখো তারপরে আছে ঠিক সেম কালারের ওখানে তখনই নিয়েছিলাম এটা ম্যাচিং করে ইয়ারিংসটা দেখো এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল কারণ ও জানে আমার ইয়ারিংস ভীষণ পছন্দ তাই বার্থডেতে এটাই গিফট করেছিল আর ভীষণ সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা আমি যে কোনো কিছুর সঙ্গে পরতে পারবো তা মানে খুব সুন্দর জিনিসটা দেখো এরকম হালকা পাতলাই ভালো লাগে না সব ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরা যাবে তো এটা আমি সব কিছুর সঙ্গে পরতে পারি কোনো প্রবলেম নেই গেছিলাম জবের জবের ফার্স্ট পুজো ছিল মানে যখন আমি জবে ঢুকেছিলাম সে বছরে তো এটা আমি তখন নিয়েছিলাম তারপরে এই দেখো এই দেখো এটা আর একটা ইয়ারিংস এটা দেখতে মনে হচ্ছে না ভীষণ ভারী খুব ভারী হবে কিন্তু এটা কিন্তু একদম ভারী না একদম হালকা তো এটা ছিল একটা ইয়াররিংস এটা ভীষণ সুন্দর ছিল দেখতে এখানে একটা স্টোন ছিল এখানে দুটো স্টোন ছিল কিন্তু এটা ভেঙে গেছে কি করব আর কিন্তু দেখতে খুব সুন্দর ছিল জানো কিন্তু ভেঙে গেছে আর কিছু করার নেই কিন্তু এটা ফেলতেও ইচ্ছে করে না খুব মায়া লাগে পছন্দ করে কিনেছিলাম তো এই দেখো এটা আর একটা স্টোন স্টোন না এটা একটা গোল্ডেন কালারের হ্যাঁ স্টোন আছে একটা ইয়ারিংস ভীষণ সিম্পলের মধ্যে খুব ভালো এটা একটা দেখো এটা একটা ভীষণ কিউট কিউট একদম হচ্ছে ইয়ারিংস ছোট একদম কিউট এটা কালারটা এখন একটু ডাল হয়েছে কিন্তু কালারটা যখন আমি নিয়েছিলাম ভীষণ চকচকা ছিল খুব সুন্দর ছিল আর এটা আমি নিয়েছিলাম আমাদের এখানে একটা মেলা হয় এক্সপো মেলা তো ওখান থেকে আমি এটা নিয়েছিলাম ভীষণ সুন্দর খুব ভালো লেগেছিল আর এই ধরনের কানের না তুমি যে কিছুর সঙ্গে করতে পারবে এটা একটু এখন জমও ধরে গেছে করতে পারবো না কিন্তু ফেলবো না এটা দেখো এটা পুরোটাই কিন্তু প্লাস্টিকের দেখে বোঝা যাচ্ছে এটা পুরোটাই কিন্তু প্লাস্টিকের কানের একদম হালকা এটা দেখো এটা হচ্ছে একটা কাঠের এটা একদম কাঠের হচ্ছে কানের দেখেছো একদম কাঠ কালারের একদম কাঠের এটা আমি আমার দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম দিদিভাইয়ের কাছে ফার্স্ট আমি এরকম ধরনের কানের দেখেছিলাম যে কাঠের আগে জানতাম না কাঠেরও হয় তো দেখার পর কেটে কাটে মানে একদম একটা আলাদা ধরনের সিম ক্রিয়েট করে নিয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লেগেছিল আমি নিয়ে নিয়েছি জোর জবরদস্তি নিজেও দিতে চাইছিল না কিন্তু আমি জোর জবরদস্তি নিয়ে এখন কানেরটা আমার না আলাদা আলাদা ধরনের কানের কানেকশন রাখতে খুব ভালো লাগে কানেকশন কালেকশন এটা নর্মাল রিং যখন আমি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম দাঁড়াও একটার একটা সেটও আছে দেখাচ্ছি দেখ গেছিলো নিয়ে নিয়েছি এটা আমি যখন দার্জিলিং এ গিয়েছিলাম দার্জিলিং একটা টি গার্ডেনে গিয়েছিলাম তার পাশের একটা শপে এটা বিক্রি করছিল তো দেখে আমার খুব ভালো লেগেছিল আমি নিয়ে নিয়েছি ভিতরে দেখো স্টোনও আছে এটা আমি যে কোনো জিনিসের সঙ্গে করতে পারবো মানে আমি চাইলে এটা শাড়ির সঙ্গেও করতে পারবো আমি এটা জিন্সের সাথেও করতে পারবো আবার আবার আমি সালোয়ারের সঙ্গে করতে পারবো আমি যে কোনো জিনিসের সঙ্গে এটা করতে পারবো এতটাই সুন্দর জিনিসটা দেখো তারপরে এরকম আরেকটা ইয়ারিংস পুরোটা স্টোনের হোয়াইট কালারের কিন্তু এটা ভেঙে গেছে ব্যাড লাক আমার আমি এটা পরতে পারিনি এটা একদম ভেঙে গেছে এটা হাইস্ট আমি দুবার হয়তো পরেছি তারপরে আর পরতে পারিনি খুব শখ করে কিনেছিলাম কিন্তু পিছনের এটা না ভেঙে গিয়েছে তো তার জন্য আর পরতেই পারিনি এই দেখো আরেকটা চুটকি ঝুমকো এই যে বড় ঝুমকো চুটকি ঝুমকো ভাই বোন দুটোই সুন্দর দেখো দুটোর আলাদা আলাদা ডিজাইন আছে এটার একটু আলাদা ডিজাইন এটা একটু আলাদা ডিজাইন তারপরে এই যে একটা ইয়ারিং একটা সেট কোথাও পাচ্ছি না দেখ এখানেই আছে আরেকটা পাচ্ছি না কিন্তু দেখো এই যে একটা ইয়ারিং এটার একটা সেট আছে দাঁড়ানো এটা হচ্ছে গলার এটা হচ্ছে কানের এটা আমি যেখানে জব করতাম সেখানে আমার সাথে আরেকটা দিদিভাই জব করতো তো ওই দিদিভাইটা আমার বার্থডেতে এটা গিফট করেছিল সুন্দর না এই সেটটা আমি শাড়ির সঙ্গে পরতে পারবো শাড়ির সঙ্গে ভীষণ ম্যাচ করবে তাই না আমার খুব ভালো লেগেছে এটার সঙ্গে একটা সেট আছে দাঁড়া দেখাচ্ছি এই দেখো এটা আমি যখন শিলংয়ে গিয়েছিলাম ঘুরতে তো ওখানে বেশিরভাগ মানুষই না এই ধরনের সেট পরে তো দেখে খুব ভালো লেগেছিল তো তখন এটা নিয়েছিলাম এখন যে কোনো জায়গায় গেলে কিছু না কিছু স্মৃতি তো রাখতে হয় তাই না তাই এটা শিলংয়ের খুব সুন্দর সেটটা এটাও আমি মানে জিন্সের সঙ্গেও পরতে পারবো যে কোনো কিছুর সঙ্গে করতে পারবো আমি জিনিস নেই এভাবে যেটা আমি সব কিছুর সঙ্গে পরতে পারবো নাহলে কিছু কিছু জিনিস আছে যেগুলো সব কিছু সঙ্গে পড়া যাবে না যেমন এটা এটা সব কিছুর সঙ্গে কিন্তু পরা যাবে না এটা হয় লেহেঙ্গা না হলে শাড়ির সঙ্গেও ম্যাচ করবে না এটা লেহেঙ্গার সঙ্গে ম্যাচ করবে ভালো তো এটা লেহেঙ্গার জন্য এটা কিন্তু সব কিছুর সঙ্গে পড়া যাবে না কিন্তু ওগুলো পড়া যাবে এটাকে বললাম না যে এটা পাথর নেই দেখবে এই যে পাথর এই দেখো এই যে গ্রিন কালারের পাথর এখানে আমি রেড বলছি এখানে গ্রিন কালারের পাথর এই দেখো এখানে রেড কালারের পাথর এখানে আরেকটা পাথর হচ্ছে ওখানে ধরতে পারছি না এই যে এটা দেখছো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো যখন পড়তাম কিন্তু ভেঙে গেছে ব্যাড লাক ফেলতেও পারি না মায়া লাগে কুর্তিটা পরে আসি যেটা পরেছি এটার সঙ্গে মানাবে আমি এটা বাড়িতেও পরে থাকতে পারবো কোনো প্রবলেম নেই একদম হালকা এটা দেখালাম না তারপরে এই দেখো এই যে আরেকটা চুটকি চুটকি কাজে এটাও সুন্দর তারপরে দেখো টপ এটা একদমই সিম্পল এটা শাড়ির সঙ্গেও ভালো লাগবে এটা এমনিও ভালো হবে যেগুলো ভীষণ ভালো লাগবে একদম সিম্পল দেখো টপ টাইপের তারপরে আছে এই দেখো এই যে আরেকটা ইয়ারিংস একদম সাদা হোয়াইট স্টোনের দেখেছো কি সুন্দর এটা আমি বেশিরভাগ স্যালোয়ারের সঙ্গে পড়ি খুব ভালো লাগে স্যালোয়ারের সঙ্গে এটা পাচ্ছি না এখানেই আছে কিন্তু পাচ্ছি না এটা দেখো এটা একদমই চুটকি এটা আমি অনেক আগে নিয়েছিলাম চার পাঁচ বছর আগে হ্যাঁ তখনই হবে অনেক পুরনো এটা তো আজকের জন্য এখানেই শেষ এতটুকুই ছিল আমার কালেকশন এর থেকে বেশি নেই আমার কালেকশন কিন্তু আমি চেষ্টায় আছি আরেকটু বেশি করার জন্য সেকেন্ড বক্সটা আমি ভর্তি করছি নানান ধরনের কালেকশনে আর আমি জানি ওই কালেকশনগুলো তোমাদের ভালো লাগবে ওখানে আমি অনেক ধরনের নতুন নতুন কালেকশন করে রেখেছি তো আমি জানি তোমাদের ওটা ভালো লাগবে তো ওটা ফুল হয়ে যাওয়ার পর আমি ওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ব্যাস এতটুকুই ছিল আর তো ছিল না যাই হোক সেকেন্ড ডেটটাই অনেক ভালো হবে এটাই ছিল আমার ইয়ারিংস কালেকশন যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম ইয়ারিংস আমার সব থেকে ফেভারিট জুয়েলারি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি এরকম কোনো ফেভারিট জুয়েলারি থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো না খারাপ আর তাহলে কি আর বলবো তাহলে আজকে এখানেই সমাপ্তি এখানেই শেষ আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থেকো টাটা